see. Are you able to get up? What is it? College what the top? Call my brother to talk to you about what the call of the call. I can't go on what the ship. You go to প্রলয় বাবু কোনকে আমি এটি বসিকে আলোচনা করতলু তোর বদভাগটা হইপারলানি তু কোন কলে তুই পয়সা ইনকম করিবু আমি সে বিষয়ে আলোচনা করছিলু এ বাবা কোন ଥିଲା হঠাৎ ଆସିକି ଆକ୍ରମଣ ତଣ୍ଟିଟାକୁ ଧରିକି ତାକୁ ତଳକୁ ଗଲା ଆଉ ପ୍ରଳୟ ରାଗିଲ ରାଗିଲେ ଟିକେ ତଣ୍ଟ ଧରିଥିଲେ ଚିପି ରାଗିଲା 진짜 가슴을 꼴면서 미쳐버린다. ঠিক আছে তু ঘরକୁ ଯା ମୁଁ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଯାଉଛି ନାଇଁ ତୁ ମୋ ସାଙ୍ଗରେ ପଳେଇ ଯାଉ ତୋର ଯଦି କିଛି ହେଇଯାଏ

ଇଏ କଣ୍ଠା କାଣିକି ପ୍ରଳୟ ବାବୁ ମୁଁ ଆମେ ଏଠି କଥାବାର୍ତ୍ତା ହେଉଥିଲୁ ଆମର ଏ ଯେଉଁ ଜମିଟା ନେଇକି ଯାଇବନି ନା ସେଠି ଗୋଟେ କାରଖାନା ବସିବ ସେ କାରଖାନାର ଦାୟିତ୍ୱ ତୋ ଉପରେ রাঙ্গা তোমার অসল চেহারাটাকে অনেক দিন আগর খুব নিকটু দেখিছি তথাপি সে মূর্খতা বুঝিপারলানি তোমার জাল ভিতরে ছন্দি যাইছিলা আজি তেমন সে জালকু কাটি বাহারকু বাহারি সারিছি এণিকে রাঙ্গাকু নালিয়া দেখেলে এ রাঙ্গা পুরা রঙ্গা রং করদব ତୁମ ପାପ ରକେଟି ପୁରୀ ଆସିଲାଣି ସାବଧାନ ହେଇଯାଅ କେତେବେଳେ ପରିସ୍ଥିତିରେ କ'ଣ ଘଟିବ ସେ କଥା କେହି ବି କହିପାରିବେନି ଏବେ ବି ସମୟ ଅଛି ଏ ଅମୃତସର ମୋର ଜୋତା ଭିତରୁ ବାହାରକୁ ବାହାରି ଅଛ ଅନ୍ୟ କାହା ମରର କେସରେ ଫସି ଏ ରାଙ୍ଗା ଫାଶୀ ଖୁଣ୍ଟରେ ଚଢ଼ିବନି ବରଂ ତମ କରି ଜାନୁଆରକୁ ମରର କରି ଏ ରାଙ୍ଗା ତା ନିଜ ଇଚ୍ଛାରେ ଫାଶୀ ଖୁଣ୍ଟରେ ଚଢ଼ିବ কত মারাই করতো না তখন বোকামি থাপড় আমার বাবুদের আলিয়া খেতে চালিয়ে না